আউজবিল্লাহমিনা বিসমিল্লাহ রহিম আমরা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন যারা দেখছেন সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা গত দুইটা ভিডিওই আপনাদের জন্য বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য যেটা দিয়েছিলাম বেশ করে ক্লোজের আলোচনা করছিলাম সেন্টেসের আলোচনা করছিলাম সেই আলোচনার প্রেক্ষাপটে আমাদের আরও কয়েকটি জিনিস মনে হয়েছে যে জিনিসগুলো আমাদের হয়তো জানা দরকার সেই জিনিসটা জানানোর জন্যই আজকে আমাদের আপনাদের সামনে আবার আসা সম্মানিত মণ্ডলী আপনারা বোর্ডে একটা কিছু অংশ দেখতে পাচ্ছেন যে পার্টস অফ সেন্টেন্স একটি সেন্টেন্সের বেশ কয়েকটা অংশ থাকে যে অংশগুলো সম্পর্কে যদি আমার একটু ভালো ধারণা না থাকে তাহলে আমি সেন্টেন্সটা সেন্টেন্সটা কেমন হবে কোন কোয়ালিটির হবে সেন্টেন্সটা কীভাবে গঠন করার জন্য যে যে উপাদানগুলো দরকার এই যে উপাদান সম্পর্কে একটা ভালো আইডিয়া বা ধারণা আমাদের থাকা দরকার সেই আইডিয়া ক্লিয়ার করার জন্যই আমরা আজকে ছোট্ট পরিসরে এই বিষয়টি সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব এরপরেই আমরা আপনাদের জন্য যে ক্লোজের আলোচনা যেটা ক্লোজের ক্লাসিফিকেশন বিশেষ করে সাবর্ডিনেট ক্লোজের যে ক্লাসিফিকেশন সেই আলোচনার দিকে আমরা ফিরে যাব আমরা এখন প্রথম আমরা কয়েকটা বিষয় যে প্রথম লেখা হচ্ছে subject predicate object complement extension এই জিনিস সম্পর্কে আমাদের বেশ অনেক একটু ক্লিয়ার ধারণা আমাদের অনেকের নাই যে আসলে কোনটা প্রেডিকেট হয় কোনটা অবজেক্ট হয় কোনটা কমপ্লিমেন্ট হয় কোনটা এক্সটেনশন হয় সেটা ক্লিয়ার করার জন্য মূলত আমরা আজকের এই আলোচনার অংশটুকু নিয়ে আসছি সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে একটি বাক্য যখন আমরা লিখি যেমন হি রিডস দ্য বুক এখানে এই হিটা কিন্তু সাবজেক্ট বলা হয় রিস্টটাকে ভার বলা হয় আর দি বুকটাকে অবজেক্ট বলা হয় এখন how you understand that he is a subject he is একটা সাবজেক্ট আমরা কিভাবে বুঝবো কারণ হচ্ছে এখানে একটা সেন্টেন্সের দুইটা অংশ থাকে একটা সেন্টেন্সের দুইটা অংশ থাকে একটা থাকে সাবজেক্ট আর একটা থাকে প্রেডিকেট তার মানে একটা সাবজেক্ট থাকে আর একটা প্রেডিকেট থাকে এখন এই সেন্টেন্সটা যদি আমরা দেখি যে হি রিডস দ্য বুক এই সেন্টেন্সের দুইটা অংশ একটা হচ্ছে এটা সাবজেক্ট আর এই টোটালটাকে বলা হয় প্রেডিকেট মানে সাবজেক্ট মানে কর্তা আর প্রেডিকেট মানে কর্তা থেকে শুরু করে বাক্যে যা থাকে সবগুলোকে বলা হয় প্রেডিকেট এখন এই প্রেডিকেটের ভিতরে আবার কয়েকটা অংশ থাকে একটা অবজেক্ট থাকে অবজেক্ট থাকে কমপ্লিমেন্ট থাকে এক্সটেনশন থাকে এখন এই অবজেক্ট কমপ্লিমেন্ট এক্সটেনশন এইগুলো কীভাবে চেনা যায় সেক্ষেত্রে আমরা প্রথমে যদি সাবজেক্ট বলি যদি আমরা ছোট্ট যারা একেবারে প্রাথমিকভাবে শুরু করছেন তাদের জন্য যে ভার্বকে কে দ্বারা যদি আপনি প্রশ্ন করেন কে দ্বারা যদি প্রশ্ন করেন যে কে পড়ে তাহলে সে পড়ে তাহলে সেটা সাবজেক্ট অথবা আপনি যদি প্রশ্ন করেন কে পড়ে অথবা যদি আপনি প্রশ্ন করেন কারা পড়ে কারা তাহলে তা প্রশ্ন আসে যেমন দে read the Quran they read the Quran এখানে কে কারা পড়ে তারা পড়ে তাহলে দেটা কি অসাবজেক্ট তাহলে একটি বাক্যে ভার্বকে কি বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলা হয় সাবজেক্ট বলা হয় তাহলে আরেকবার আমি বলছি ভার্বকে কি বা কারা দ্বারা সরি কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলা হয় সাবজেক্ট বলা হয় আর সাবজেক্ট বাদে একটি বাক্যে যা থাকে সেইগুলো সবগুলোকে কি বলা হয় প্রেডিকেট বলা হয় তাহলে এখন সাবজেক্ট আর আমাদের প্রেডিকেট গেল তাহলে একটা বাক্যে সাবজেক্ট থাকে আর প্রেডিকেট থাকে প্রেডিকেটকে আবার কয়েক ভাগে ভাগ করা যায় প্রেডিকেটকে আবার এই মোটামুটি তিন ভাগে আমরা ভাগ করতে পারি বা তিনভাবে প্রকাশ করতে পারি সেক্ষেত্রে এক নম্বর হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট আর এক্সটেনশন এইটা করার জন্য আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে অবজেক্ট কাকে বলে অবজেক্ট যেমন হি রিডস দ্য বুক আরেকটা আমরা বাক্য লিখতে পারি he reads on the table এখন খেয়াল করেন এখানেও রিড আছে এখানেও রিড আছে এইটা কিন্তু অবজেক্ট বাট এটা কিন্তু অবজেক্ট না এখন প্রশ্ন হলো কেন না আপনি রিডসকে রিডসকে প্রশ্ন করেন কি পড়ে দেখবেন বই পড়ে বাট এখানে প্রশ্ন করেন কি পড়ে আপনি দেখেন কিছু পাবেন না তার মানে এইটা হচ্ছে বাক্যের অবজেক্ট এই বাক্যের অবজেক্ট কোনটা এক্সটেনশন কোনটা কমপ্লিমেন্ট কোনটা এটা যদি কাউকে জানতে হয় তাহলে একটা জিনিস আপনাকে ক্লিয়ার করে জানা লাগবে সেটা হচ্ছে ট্রানজেটিভ আর ইনট্রানজেটিভ এই ট্রানজেটিভ ইনট্রানজেটিভ ভাব সম্পর্কে আপনার ভালো একটা ধারণা থাকতে হবে এই ট্রানজেটিভ ইনট্রানজেটিভ ভাব সম্পর্কে যদি আপনার ভালো না ধারণা না থাকে তাহলে একটি বাক্যের কোনটা অবজেক্ট আর কোনটা এক্সটেনশন কোনটা কমপ্লিমেন্ট এটা আপনি জানতে পারবেন এই জন্য আমরা এই আলোচনাটা আরও এই সেন্টেন্স সম্পর্কে আলোচনার পরে আমরা এই ভাব সম্পর্কে যখন আলোচনা করব তখন ট্রানজেটিভ ভাব ইনট্রানজেটিভ ভাব সম্পর্কে আলোচনা করে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করবো ইনশাল্লাহ তো সম্মানিত উপস্থিতি আমরা যেটা বসছিলাম সেটা হচ্ছে অবজেক্ট তাহলে এইটাকে আমরা অবজেক্ট বলবো কারণ ভার্বকে কি কি দ্বারা প্রশ্ন করলে করলে যে উত্তর পাওয়া যায় পাওয়া উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে অথবা আপনার আরেকটা করতে পারেন কাকে কাকে দিয়ে প্রশ্ন করেন যদি যেমন আমরা লিখতে পারি দে লাভ মি তারা আমাকে ভালোবাসে প্রশ্ন করেন কাকে ভালোবাসে মি আমাকে ভালোবাসে তাহলে মিটা অবজেক্ট এখানে এটাও অবজেক্ট তাহলে আমরা দেখতে পারলাম যে ভারকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কি বলা হয় অবজেক্ট বলা হয় এখন আমরা অনেক জায়গায় একটা দেখছি যে আমরা যখন অনেক বাক্য লিখি বিশেষ করে আমরা কিছু বইয়ের কিছু জিনিস দেখতে পাই যেমন অনেক বইতে লেখা আছে যে প্রেজেন্ট ইন্ডিফাইড টেন্সের গঠন হচ্ছে subject plus verb plus object এখন আমরা যদি এই গঠনটাকে আইডিয়াল গঠন ধরি তাহলে আমরা যদি এই বাক্যটা লিখি যে he plays in the field খেয়াল করেন এটা সাবজেক্ট এটা ভার এটা কিন্তু এক্সটেনশন এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি যে এইটা কোন টেন্স তাহলে আপনি অবশ্যই বলবেন যে এটা প্রেজেন্ট ইন্ডিফাইড টেন্স এখন যদি আমরা এই গঠন অনুসারে এইটাকে প্রেজেন্ট ইন্ডিফাইড টেন্স বলি এই গঠন যদি হয় তাহলে এটা কিন্তু প্রেজেন্ট ইন্ডিফাইড টেন্স হচ্ছে না কারণ এখানে ইন দ্য ফিল্ড এটা কিন্তু অবজেক্ট না এটা কি এটা এক্সটেনশন আবার আমরা এক্সটেনশন তার মানে আমি যদি এইভাবে বাক্যটা লিখি তাহলে সব এরকম সব লিখলে কিন্তু সব বাক্যটাই কি হবে না প্রেজেন্ট ইনভাইটেন্স হবে না এই জন্য এক্সটেনশন যদি আমরা লিখি যে he plays in in the he plays cricket এখানে যদি আমরা এটা লিখতাম যে he plays cricket C R I C K E T he plays cricket তাহলে কিন্তু এটা কি হয়ে যেত এখন এক্সটেনশন যদি আমরা বলি এক্সটেনশন মানে বাকি অংশ সেটা অবজেক্ট হতে পারে আবার এখানে আমরা লিখতে পারি ইন দ্য ফিল্ড তাহলে আমি এই বাক্যটা হি প্লেস ক্রিকেট অথবা he plays in the field এই টোটাল অংশটাকে আমরা কি বলছি এক্সটেনশন বলছি তার মানে এক্সটেনশন মানে সেটা অবজেক্ট হতে পারে আবার অবজেক্ট নাও হতে পারে তার মানে ভার্বের পরে একটা বাক্যে যেগুলো জিনিস থাকে অতিরিক্ত যে জিনিসগুলো থাকে এটা এক্সটেনশন এক্সটেনশন বলতে আরও অনেক কিছু বোঝায় স্বাভাবিকভাবে আমরা একটা বাক্যে সাবজেক্ট ভার্বের পরে যে অংশটুকু থাকে তাকে আমরা এক্সটেনশন বা বাকি অংশ বলবো তাহলে এটা গেল এক্সটেনশন তার মানে এরপরে আমাদের আরেকটা জিনিস বাকি অবজেক্ট চিনলাম প্রেডিকেট চিনলাম সাবজেক্ট চিনলাম আমাদের একটা জিনিস বাকি আছে যে কমপ্লিমেন্ট আসলে কী জিনিস এই কমপ্লিমেন্ট মানে পরিপূরক যেমন পরিপূরক মানে একটা জিনিসের পরিবর্তে আর একটা জিনিস যেমন আমার কাছে দেখেন এখানে দুইটা কলম আছে এই দুইটা কলম আছে এই কলমটা কিন্তু এই কলমের একটা পরিপূরক তার মানে এই কলমটাও দিয়ে লেখা যায় এই কলমটা দিয়ে তাহলে এই কলমটা এই কলমের পরিপূরক অথবা এই কলমটা এই কলমের পরিপূরক তাহলে পরিপূরক মানে যেমন আমরা লিখতে পারি হি ইজ এ স্টুডেন্ট খেয়াল করেন হিউজ এ জিনিস স্টুডেন্টও সেই জিনিস তাহলে হির একটি পরিপূরক হচ্ছে কি স্টুডেন্ট তাহলে এই যে এখানে আছে এইটাকে বলা হয় কমপ্লিমেন্ট আর এর মাঝখানে যে ভার্বটা থাকে এই ভার্বটার নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব লিঙ্কিং ভার্ব তার মানে পরিপূরক চিনার একটা উপায় হচ্ছে যেখানেই লিঙ্কিং ভার থাকে সেখানেই কি থাকে কমপ্লিমেন্ট থাকে আর যেখানেই কমপ্লিমেন্ট থাকে সেখানেই কি থাকে লিঙ্কিং ভার থাকে যেমন একটা একটু যারা একটু অ্যাডমিশন দেবেন তাদের জন্য একটা বিষয় আমি একটু যুক্ত করে যাই যেমন দে স দেমসেলফ খেয়াল করেন দেও যে জিনিস দেমসেলফও সেই জিনিস আরেকটা লিখতে পারেন যে দে স দ্য বুক তারা বইটি এই স আর এই স কিন্তু এক ভার না এই সটা হচ্ছে লিঙ্কিং ভার আর এইটা কিন্তু ট্রানজেটিভ ভার তাহলে এখন এই যে স এই স এইটা লিঙ্কিং ভার এটা লিঙ্কিং ভার কেন লিঙ্কিং ভার কারণ হচ্ছে দেও যে জিনিস এই দেম সেলফও যে জিনিস দেও সে জিনিস তার মানে এইটা এই দে দেমেরই একটা কি অতিরিক্ত অংশ বা পরিপূরক অংশ এই হিউ যে জিনিস আর এই স্টুডেন্টও সেই জিনিস তার মানে হিরে একটি অতিরিক্ত অংশ বা একটা অন্য অংশ হচ্ছে কি এটা স্টুডেন্ট তাহলে এইটা এটার পরিপূরক বা এইটা এটার পরিপূরক আর এর মাঝখানে যে ভাব থাকে সেটা ভাবকে বলা হয় লিঙ্কিং ভাব তার মানে যেখানে লিঙ্কিং ভাব থাকে সেটাখানে কি থাকে পরিপূরক থাকে সাধারণত তাহলে আমরা পরিপূরক মানে কমপ্লিমেন্ট সেটাও বুঝলাম যে কমপ্লিমেন্ট হচ্ছে লিঙ্কিং ভার্ব একটি সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে সাধারণত কি বসে লিঙ্কিং ভার্ব বসে তার মানে যেখানে লিঙ্কিং ভার্ব থাকে সেখানেই কি বসে এক্সটেনশন বসে তো আমরা subject predicate object complement extension এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারলাম এরপরে যদি আরও কারোর জানার ইচ্ছা থাকে যে আমি ক্লিয়ার হলাম না তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানাবেন আমরা জানানোর পোস্টের জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ